কার্ড নিয়ে গুগল ড্রাইভ হচ্ছে অনলাইন স্টোরেজ অনলাইনে আপনি যে কোনো কিছু আপলোড দিয়ে রাখতে পারেন এবং যে কোনো জায়গায় গিয়ে আপনি অনলাইনের মাধ্যমে কানেক্ট হয়ে আপনার ডকুমেন্টটা ডাউনলোড করে নিতে পারবেন একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তো চলুন আমরা দেখি কীভাবে কাজ করব গুগল গুগল ড্রাইভে যাব আমরা গুগল ড্রাইভে যাব গুগল ড্রাইভে গিয়ে আমি অনলাইনে ব্যাকআপ দিতে পারি অনলাইন যেটা আসছে সেটা আমি চাইলে সফটওয়্যারটা ডাউনলোড করতে পারি আমরা প্রথম যাই অনলাইনে দেবো তো আপনার যদি ব্রাউজারে গুগল কোম সাইন ইন করা থাকে তাহলে কি এটা ওপেন হয়ে যাবে আর যদি সাইন ইন না থাকে তাহলে কি আপনাকে গুগল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ সাইন ইন করে নিতে হবে তো আমি ওকে বলতেছি যে সাইন ইন করার জন্য আমি নেক্সট দিলাম আমার জিমেল আইডি দিলাম নেক্সট দিলাম পাসওয়ার্ড দিলাম তারপর সাইন ইন দিলাম আমাকে একটা কোড আমার জিমেলটা টু স্টেপ ভেরিফিকেশন করার কারণে আমাকে কোড চাচ্ছে এটা আপনাদের কম্পিউটারে চাইবে না তো চলুন দিলাম ডান আমার চলে আসছে ড্রাইভটা তো এটা একটা কথা বলে রাখি যেটা হচ্ছে গুগল ড্রাইভের সুবিধা আপনি যদি Google slide Google word Google doc Google excel এই জিনিসগুলো থেকে কাজ করেন তাহলে এই জিনিসগুলো এখানে এসে সেভ থাকবে সেটার জন্য আপনাকে কি অনেক সুবিধা পাবেন তো আমি যদি এখন নতুন কোনো কিছু আপলোড দিতে চাই আমার জিমেল অ্যাকাউন্ট গুগল ড্রাইভে তাহলে নিউ নিউতে গিয়ে upload file upload folder upload Google ডকের শিট তো আমি আপলোড ফাইল আপলোড দিয়ে ক্লিক করলাম তো আমি কি দেখি কি আপলোড দিতে পারি আমি সাপোজ এই এপিকে আপলোড দিব ડિરેક્શન મોટું કારણે and upload দিব ওপেন ক্যান্সেল দিলাম যা আমি আবার দিই নিউ আপলোড ফোল্ডার ফোল্ডারে আপলোড দিয়ে আমি এখানে এটা সিলেক্ট করে দিব ওকে দিলাম ওকে দেওয়ার সাথে সাথে আমার এটা আপলোড নিচ্ছে হ্যাঁ দেখেন এটা আপলোড নিচ্ছে আমার ফোল্ডারটা আপলোড হয়ে যাবে তো আপলোড হওয়ার পর এরকম দেখাবে এখানে তো এরকম আপনি এখানে একটা মুভি ডাউনলোড তারপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সবগুলো এখানে আপলোড রাখতে পারবেন এবং প্রয়োজনে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন এখানে অনেকগুলো যে যেটা প্রয়োজন আপনি আর অনলাইনে কাউকে শেয়ার করতে চাইলে বড় ধরনের ভিডিও তাহলে কি এখানে আপলোড দিয়ে রাখবেন তো চলুন কিভাবে এটা ডাউনলোড করা যায় সফটওয়্যারটা গুগল গুগল গুগল টাইপ লিখে সার্চ দিবেন আমি এখানে একটু করে দেখাইছি ডাউনলোড ড্রাইভ এটা কোথায় পাবেন আপনি এটা পাবেন যে আপনি যখন গুগল ড্রাইভ লিখে সার্চ দিবেন এখানে প্রথমটাতে ঢুকলাম আমি look at uh, हमारे का अपलोड हमें देखो আমি এখানে Google drive online storage download Google ড্রাইভে ক্লিক করব এখানে আসার পর ডাউনলোড গুগল ড্রাইভ গুগল ড্রাইভে ক্লিক করার পর আমাকে ডাউনলোড ইউর পিসি ডাউনলোড পিসিতে ক্লিক করব তারপর আই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট দেওয়ার পর আমার কি এটা কনফার্ম হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর নেক্সট দিলে আমার এটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল আমার মানে এরকম একটা উইন্ডোজ আসবে তাহলে আমি কি করব আমার আই জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এরকে লগইন করে নিব দিলাম আইডি এবং পাসওয়ার্ড আমাকে একটা মেসেজ দিবে অবভিয়াসলি মেসেজ দিছে গুগল থেকে একটা মেসেজ দিবে হ্যাঁ বললাম এই মেসেজটা প্রিন্ট করতে যদি আপনাদের এখানে না আসে ডাউনলোড করে এটা শুধু যারা খুব ভেরিফিকেশন করে রাখছে তাদের ক্ষেত্রে দিবে কিন্তু আমি যখন লিঙ্কটা বন্ধ করে রাখবো তখন কেউ ডাউনলোড করতে পারবে না তো এটা মানে কি লিঙ্ক শেয়ারিং অফ আমার শেয়ারিংটা অফ আবার যদি আমি লিঙ্ক শেয়ারিংটা লিঙ্কটা দিই তাহলে কি এটা ডাউনলোড করতে পারবে তো দেন আই অ্যাকসেপ্ট আমি অ্যাকসেপ্ট করলাম আপনাদেরকে বলছিলাম এটা অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে এটা ডান ডান দিলাম আমার এটা কি চলে আসছে এখানে আমার গুগল ড্রাইভটা চলতেছে এখন আমি যদি নেট কানেকশন ছাড়াও যদি এখানে কি নেট কানেকশন ছাড়াও যদি উইদাউট আমি ফেলে রাখি দিলে আমার এখানে চলে আসবে আসতেছে এখন ফোল্ডারের মধ্যে চলে আসছে তো এই ফোল্ডারে আমি যাই রাখবো এটা গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে আমি যদি ফেলে রাখি নেট কানেকশন অন দেওয়ার পর এটা কি আপলোড হয়ে যাবে তো আমি আরেকটু ইউজটা দেখে ফেলেছি তো চাইলে এখানে কি লিঙ্ক আপ করে দিতে পারবেন ফোল্ডারটা ডিলিট করে দিতে পারবেন আমি আমি ধরেন এটা সাপোজ এটা ডিলিট করে দিব ডিলিট চলে গেছে তো এরকম অনেক কিছু আপনি ইউজ করতে পারবেন পেন ড্রাইভের মতো এক কথায় ঠিক আছে তো আপনারা আশা করি সবাই ইউজটা করতে পারবেন ধন্যবাদ সবাই